এমন কিছু জিনিস আমরা আনকনসিয়াসলি ভুল করে থাকি যেগুলো আমাদের অন্যের সামনে বোকা প্রমাণ করে এই জিনিসগুলো কি এই রকম ছটা পয়েন্ট নিয়ে আজকে আমি কথা বলবো যেগুলো আপনাকে অন্যের সামনে বোকা প্রমাণ করছে আর আপনি যদি বোকা হতে না চান অন্যের সামনে তাহলে আমার এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন এবং যে ভুলগুলো করছেন সেই ভুলগুলোকে সংশোধন করে নিন আমার পুরো বিশ্বাস আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি আর বোকা থাকবেন না লোকের সামনে মাই ডিয়ার ফ্রেন্ডস আমি Dipankar Pal motivational speaker and business coach আজকে এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে রাখা বেল আইকনে ক্লিক করে দিন যাতে এই রকমের মোটিভেশনাল ভিডিও সবার আগে আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই তো দেরি না করে আমরা শুনে নেব ওই ছটা পয়েন্ট যেগুলো আমাদেরকে বোকা বানাচ্ছে নাম্বার ওয়ান কোনো কিছু করার আগে বুদ্ধিমান ব্যক্তিরা সময় নেয় যখন তাড়াতাড়ি রেগে যাবেন সেটা মোটেও ভালো না আর বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তাড়াতাড়ি রাগে না তারা ঝগড়া করে না তারা এমন কোনো কাজ করে না যাতে লোকের কাছে অপমান হতে হয় একটা কথা থেকে হিন্দিতে সির পে বরফ মুহ পে সাক্কার এর মানে হচ্ছে আপনাকে মাথা সবসময় কুল করে রাখতে হবে ঠান্ডা করে রাখতে হবে আর মুখে সবসময় মিষ্টি কথা বলতে হবে তাই এমন কোনো কাজ করবেন না যেখানে অন্যের সামনে আপনাকে ছোট হতে হয় বা আপনাকে বোকা প্রমাণ হতে হয় নাম্বার টু অর্ধেক পটা না শুনেও পুরো লাইনটা না শুনেই আমরা রিয়্যাক্ট করি এটা কিন্তু একটা বোকামির পরিচয় আগে আপনি সম্পূর্ণ বিষয়টি শুনুন মন দিয়ে শুনুন তারপর আপনি ভাবুন যে কি বলার দরকার আছে রিয়্যাক্ট না রেসপন্স করুন রিয়্যাক্ট কখনো করবেন না যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা কিন্তু আগে থেকে বলতে যায় না আগে সম্পূর্ণ কথাটা শোনে তারপর সেটাকে রেসপন্ড করি নো রিয়্যাক্ট রিয়্যাক্ট কিন্তু একটা বোকামির পরিচয় কোনো কিছু শুনলেন না জানলেন না হঠাৎ করে আপনি রিয়্যাক্ট করে দিলেন আপনাকে কি করতে হবে তাহলে রেসপন্ড করতে হবে ঠিক আছে নাম্বার থ্রি যারা নিজের ব্যাপারে প্রচণ্ড অহংকার বোধ করে তারা কিন্তু বোকা ছাড়া আর কিছু না আমি বুঝতেই পারি না যে অহংকারটা আসে কোথা থেকে আজকে ডেটে আমরা আজ আছি কাল নেই হ্যাঁ এবার অহংকরটা আসতে কোথা থেকে না আমার অনেক গাড়ি আছে আমার অনেক বাড়ি আছে অনেক আমার ফ্যান ফলোয়ার রয়েছে আমার টাকা রয়েছে আমার এত সম্মান রয়েছে আপনি যত উপরে চলে যান না কেন যত ভালো জায়গাতে চলে যান না কেন যত বড় সাকসেসফুল মানুষ হয়ে যান না কেন যত ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি হয়ে যাক না কেন আপনার রূপটা আপনাকে মনে রাখতে হবে আপনি কোথা থেকে এসেছেন যে মানুষ মাটিতে পা রাখতে পারে না সে মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার এবং তাকে আমরা বোকা বলে পরিচয় বা আখ্যা দিই তার জন্য কখনো ভুল করেও অহংকার করবেন না কিন্তু আপনি যখন অহংকার করবেন সামনাসামনি হয়তো লোক আপনাকে কিছু বলবে না কিন্তু মনে মনে লোক আপনাকে বোকা বলে পরিচয় দেবে বা মনে করবে তাই এমন কোনো অহংকার দেখাবো না যেখানে লোক আমাকে বোকা ভাবে বা আলাদা চোখে দেখে নাম্বার ফোর্থ টাকা বেহিসাবের মতন খরচা করা একজন বিচক্ষণ মানুষ সে কিন্তু কখনো টাকা উড়াবে না হ্যাঁ আমি কৃপণের কথা বলছি না যারা কিপটে আমি তাদের কথা বলছি না কিন্তু হিসেব করে টাকাটাকে খরচা করা আর সত্যি কথা বলতে মানুষ তো টাকা অনেক রোজগার করে কিন্তু টাকাকে ধরে রাখতে পারে না আলটিমেট এটাও একটা স্কিল যে আমি টাকাটা কোথায় খরচা করব। কারণ আমার কাছে যদি জানকারি না থাকে তাহলে কিন্তু আমি তো কোথাও লাগাতেই পারবো না টাকাটা আমি তো সঠিক জায়গাতে ইউজই করতে পারবো না টাকাটাকে আমাকে বুঝতে হবে কোনটা নেসেসারি আর কোনটা লাক্সারি নেসেসারি যেটা আমাদের জেলে নিট ওটা আমার লাগবেই ওখানে টাকা আমাকে খরচা করতে হবে কিন্তু আমি যদি সম্পূর্ণ টাকা লাক্সারির পিছনে খরচা করে দিই এটা কিন্তু সম্পূর্ণ বোকামি যারা আজকে ওয়ার্ল্ডের টপ লেভেলে আছে তারা কিন্তু কখনো লাক্সারির উপর বেশি টাকা খরচা করে না তারা কিন্তু তাদের স্কিলের উপর তারা নেসেসারির উপর কিন্তু বেশি টাকা খরচা করে দেখবেন কোনো বিচক্ষণ মানুষ সবসময় কিন্তু টাকা ওড়ায় না এরকম যারা করে তাদেরকে লোক কিন্তু বোকা বলে জানে তাই এই রকমের কোনো কাজ আপনি করবেন না নাম্বার ফাইভ এরকম কিছু মানুষকে আপনি দেখতে পাবেন যারা কিন্তু বরংবার একই ভুল করে যাচ্ছে যে ভুলটা আগেও করেছে সেই ভুলটা আবারও করছে আর এরকম ভুল এরা কেন করে কারণ আগে যে ভুলটা করেছে সেই ভুল থেকে কিন্তু এরা কোনো রকম শিক্ষা নেয় না কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে আজকে আমি যে ভুলটা করলাম এই ভুল থেকে আমাকে শিক্ষা নিতে হবে যাতে আগামী দিনে এই রকম ভুল না করি মানুষ মাত্রায় ভুল হবে এই নয় যে ভুল হবে না থমাস এডিসনদের যখন বাল্ব আবিষ্কার করেছিলেন উনিও নশো নিরানব্বই বার ফেল হয়েছিলেন ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে স্যার আপনি আপনার ফেলিওর ধরবেন না আপনি আপনার সাকসেস ধরবেন তো উনি বলেছিলেন যে এটা আমার সাকসেস কেন এটা আমি জানি কি করে বাল্ব বানাতে হয় তার সাথে এটাও জানি নশো নিরানব্বইভাবে বাল্বটা বানালে বাল্ব কখনো তৈরি হবে না দিস ইস এক্সপিরিয়েন্স তাহলে সেই মানুষরা কিন্তু আগে এগোতে পারে বা বুদ্ধিমান যারা কিন্তু আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নেয় কিন্তু যারা আগের ভুল করেছিল কিন্তু আজকে শিক্ষা নেয়নি তাদের সাথে আপনি সঙ্গ দেবেন না তাহলে সে তো ডুববে সাথে কিন্তু আপনাকেও ডুববে কারণ সে কখনো পরিবর্তন হতে চায় না একই ভুল বারবার করছে আর আপনি যদি একই ভুল বারবার করে থাকেন তাহলে আপনি বারবার একই ভুল করে বোকামির পরিচয় দেবেন না সেখান থেকে শিক্ষা নিয়ে আগে বাড়ুন নাম্বার সিক্স যারা কম হার্ডওয়ার্ক করে তারা কম কাজ করে অনেক হ্যাপি হয়ে যায় যেটুকু ইনকাম করে ওইটুকুর মধ্যে চলতে থাকে তারা কখনো ইনকামটা বাড়াতে চায় না তাদের কাছে কোনো অ্যাম্বিশন ফিউচার প্ল্যানিং কিছুই থাকে না তাদের কাছে আগামী দিনে গিয়ে কোথায় যাবে পাঁচ বছর বাদে কোথায় যাবে কোনো ড্রিম থাকে না তাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছে থাকে না আমি রিকোয়েস্ট করব এইরকম মানুষের কাছ থেকে দূরে থাকবেন কারণ এইরকম মানুষ কখনো এগোতে পারে না তারা যেখানে আছে মনে করে আমরা আজকে যেখানে আছি ভালো আছি তারা তাদের ফিউচার নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে তাদের কোনো প্ল্যানিংই থাকে না আর এইরকম মানুষ যে মানুষের কোনো উদ্দেশ্য নেই সে মানুষ কী করে বেঁচে আছে বা সে মানুষ আগামী দিনে গিয়ে কোথায় পৌঁছাতে পারবে সে আদৌ জানেই না যে এই পৃথিবীতে কেন এসেছে তো এইরকম মানুষের সাথে আপনাকে সংগ্রহ ছেড়ে দিতে হবে কারণ না হয় আপনিও আটকে যাবেন আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম না যেমন সংখ্যতে আপনি মিশবেন আপনিও সেই রকম হবেন তাহলে আজকে আমরা দেখে নিলাম এই ছটা পয়েন্ট যার মাধ্যমে আমরা কিন্তু লোকের কাছে বকা হই আর আমার বিশ্বাস যদি এই ছটা পয়েন্ট আপনি প্রপারলি ইউজ করেন এবং মাথায় রাখতে পারেন কোনো সেমিনার বা কোনো গ্যাদারিংয়ে বা কোনো রিলেটিভের বাড়িতে কোনো অনুষ্ঠানে যদি যান যদি এই ছটা পয়েন্ট আপনি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে কেউ বোকা বলবে না বা আপনি কারো সামনে বোকা প্রমাণ হবেন না আর আজকে আপনাদের জন্য যারা লাস্ট পর্যন্ত শুনছেন আমার ভিডিওটা আপনাদের জন্য একটা বোনাস রয়েছে বোনাসটা কি অনেক সময় দেখবেন আমরা লোককে ইমপ্রেস করতে গিয়ে আমরাই বোকা প্রমাণ হয়ে যাই কিভাবে না বেশি কথা বলে দেখবেন আমরা যখন কাউকে ইমপ্রেস করতে যাই তখন যেটা ও শুনতে চাইছে না আমরা সেটাও বলে ফেলি এবং সামনে বলার ব্যক্তি তো কোনো ইন্টারেস্ট থাকে না বরং সে কী হয় বোরিং ফিল করে আমরা অনেক সময় এইরকমভাবে লোককে ইমপ্রেস করতে গিয়ে অনেক কিছু কথা বলে নিজেকে বোকা প্রমাণ করি তাই কখনো মানুষজনকে শুনুন আপনি বলতে যাবেন না রিয়্যাক্ট করবেন না রেসপন্ড করুন আর এই যে কথাগুলো বললাম এগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার সমাজের আপনার রিলেটিভের সেরা মানুষ হবেন আর এই রকমের ভিডিও আগামী দিনে আরও দেখার জন্য এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি চান আপনার রিলেটিভ আপনার বন্ধু বান্ধব লোকের সামনে বোকা না হয় তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে কি করে লোকের কাছে বোকা হবে না লোকের কাছে নিজের ইমপ্রেশনটা কি করে বজায় রাখবে তো আমাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য মন প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে আবার আমাদের দেখা হবে সবার সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার